আসসালামু আলাইকুম অক্ষর জ্ঞান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো ইনশাল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এর আগের প্রায় দুই মাস এক মাস পর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এক নতুন ক্লাস নিয়ে এর আগের এর আগে আমার চ্যানেলে ভাষা নিয়ে ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা ভিডিও প্রকাশ করা হয়েছিল আজকে আমাদের ভাষার পার্ট টু সো আজকে আমরা পার্ট টুটা নিয়ে আলোচনা করব ওকে ভাষা এটা কিন্তু ব্যাকরণের পার্ট টু নিয়ে আলোচনা করব আজকে আমরা হুম আজকে হচ্ছে চার তারিখ ফেব্রুয়ারির সো সো প্রথমে আমি লিখেছি শিখন ফল এই ক্লাসটা দেখার পর তোমরা কি কি শিখতে পারবে এক লেখ্য ভাষা কি তা বলতে পারবে দুই কথ্য ভাষা কি তা বলতে পারবে তিন লেখ্য ভাষা কত প্রকার তা বলতে পারবে এবং চার কথ্য ভাষা কত প্রকার তা বলতে পারবে সো প্রথমে আমরা যাব লেখ্য ভাষা কাকে বলে সো আমরা যেটা লিখে প্রকাশ করি তাকে লেখ্য ভাষা বলে হ্যাঁ আমরা যে কথাটা লিখে প্রকাশ করি তাকে মূলত লেখ্য ভাষা বলে ধরো আমি তোমাকে বললাম কেমন আছো হাই তুমি কেমন আছো এই যে এটা হচ্ছে সরি এটা হচ্ছে লেখার ভাষা যখন তুমি লিখবা সেটাকে লেখ্য ভাষা কিন্তু বলবে আর যেটা কথা বলি ধরো তোমাকে বললাম তোমার নাম কি এটা কিন্তু কথা আমরা বলতেছি সো এই ভয়েস এই যে ভয়েস যেটা সেটা হচ্ছে আমাদের কথ্য ভাষা আর লেখ্য ভাষা হচ্ছে যেটা আমরা লিখি ধরো এখানে যে আমি লিখেছি লেখ্য ভাষা কত প্রকার তা বলতে পারবে এই যে এখানে যে সেন্টেন্সটা লিখেছি এইটাই কিন্তু লেখ্য ভাষা সো এই সেন্টেন্সটা এগুলো কিন্তু লেখ্য ভাষা সবগুলো আচ্ছা এখন লেখ্য ভাষা কি সেটা আমরা জানবো সো আমি এখন লিখছি লিখে লিখে প্রকাশ লিখে প্রকাশ করার রূপটিকে লেখ্য বা লেখার ভাষা বলে লিখে প্রকাশ করার রূপ রূপটিকে লেখ্য বা লেখার লেখার ভাষা লেখার ভাষা বলে সো এই যে আমি লিখলাম এটা কিন্তু একটা সংজ্ঞা মূলত এটা সংজ্ঞা এটা অবশ্য মুখস্থ করা লাগবে না জাস্ট মনে রাখলে হবে তোমাকে হঠাৎ যদি কেউ জিজ্ঞাসা করে তখন জাস্ট বলে দেবে তাহলে হয়ে যাবে সো লেখো দেখো এখানে লিখেছে লিখে প্রকাশ করার রূপটিকে যে রূপ ধারণ করে লিখে প্রকাশ করা তাকে মূলত লেখ্য বা লেখার ভাষা বলি সো আমি কিছু উদাহরণ দেব তোমাদেরকে উদাহরণস্বরূপ আমি তোমাদের দেখাবো হচ্ছে উদাহরণস্বরূপ আমি দেখাবো তোমার উদাহরণস্বরূপ দিব হচ্ছে ধরো লিখছি যেটা তোমার লেখা যেমন আমি তোমার লিখলাম তোমার নাম তোমার নাম কি ওকে আচ্ছা তোমার নাম কি এটা কিন্তু আমি লিখলাম বুঝছো এটা কিন্তু বললাম না লিখলাম এই যে তোমার নাম কি এইটা কিন্তু আসলে লেখ্য ভাষা হ্যাঁ লেখ্য বা লেখার ভাষা এইটা জাস্ট হ্যাঁ ধরো এই সেন্টেন্স না তোমার মনে যেগুলো তুমি লিখছো ধরো তুমি পরীক্ষার হলে পরীক্ষার হলে তুমি যে লিখবে এইটা কিন্তু লেখ্য ভাষা তখন হয়ে যাবে বুঝছো লেখ্য ভাষা আবার আচ্ছা আরেকটি উদাহরণ দিই যে সো আমি আরেকটি উদাহরণ দিই যে আমি আমি পঞ্চম শ্রেণীতে আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আচ্ছা এইটা কিন্তু এখন লেখার ভাষা কারণ আমি লিখেছি এটা কিন্তু মূলত একটা লেখার ভাষা আচ্ছা এখন আমরা দেখলাম যে এই দুইটা উদাহরণ দেখলাম আমরা তোমরা তোমার মনের যেগুলো ইয়া করবে সেগুলো আর আরেকটি কথা বলে রাখছি তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই খাতায় নোটগুলো তুলে নেবে হ্যাঁ তাহলে তোমাদের ইয়ে হবে সো এইটা কিন্তু আমাদের মূল মূলত উদাহরণ আর এই যে দুটা যে সেন্টেন্স শিখলাম এগুলো হচ্ছে লেখ্য ভাষা আচ্ছা আবার লেখ্য ভাষা কিন্তু আবার দুই প্রকার হুম লেখ্য ভাষা আবার প্রকারভেদটা বললি এক হচ্ছে তোমার লেখ্য ভাষা হচ্ছে তোমার দুই প্রকার সাধু ভাষা সাধু ভাষা ওকে সাধু ভাষা আর দুই নম্বর হচ্ছে চলিত ভাষা আচ্ছা আমি তোমার সাথে যে কথাটা বলছি আচ্ছা আগে সাধু ভাষা নিয়ে আগে আলোচনা করি সাধু ভাষাটা হচ্ছে এটা নিয়ে আমি আরেকটি টিউটোরিয়াল বানাবো পার্ট থ্রি সাধু ভাষাটা হচ্ছে বাংলা ভাষার সার্বজনী জনীন স্বীকৃতি লিখিত রূপটিকে সাধু ভাষা বলে আচ্ছা ধরো আমি তোমার এখানে একটা এক্সাম্পল লিখি তোমার এখানে ধরো লিখি যে তোমার আমি আমি কাল তোমার বাসায় আসিব আমি কাল তোমার বাসায় আসিব আচ্ছা তারপর এটা এক নম্বর সেন্টেন্স লিখি আচ্ছা দুই নম্বরে লিখি আমি কাল আমি কাল তোমার বাসায় এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি তোমার বাসায় আসব আচ্ছা দেখো এখানে লিখেছি আমি কাল তোমার বাসায় আসিব এই যে আশি বুঝে এই লেখাটা দেখতে পাচ্ছ এটাকে মূলত সাধু ভাষা বলে আমি আরেকটি টিউটোয়াল তোমাদের জন্য ইনশাল্লাহ আমি তোমাদের জন্য আরেকটা টিউটোয়াল তৈরি করবো এই তোমার সাধু ভাষা আর চলিত ভাষা নিয়ে আচ্ছা এই যে আসিব এই হিসিকারটা কিন্তু সাধু ভাষা তখন হয়ে যাবে আসিব আর নিচে লিখেছি আমি কাল তোমার তোমার তোমার বাসায় আসব এই যে আসব এই যে আসবো একটা কথা আসবো আর আসিব দেখো কত ডিফারেন্স না আসিব আর আসবো এই এইটা হচ্ছে তোমার সাধু ভাষা আর আরেক দুই দুই নম্বরটা হচ্ছে ইয়া সরি ভুল হয়ে গেল ভুল এই ভুল হয়ে গেল সরি আচ্ছা প্রথমটা হচ্ছে তোমার আসবো আসবোটা হচ্ছে তোমার চলিত ভাষা আসবো থাকবো যাব হুম এই এইগুলো হচ্ছে তোমার চলিত ভাষা আর আসিব আসিব কথাটা হচ্ছে তোমার হ্যাঁ, সাধু ভাষা ওকে আসিব কথাটা হচ্ছে সাধু আর এটা হচ্ছে চলিত সো এরকম জাস্ট এই আসবো আর আসিবর মধ্যে না আরও অনেক আছে যেমন বলি তোমাকে সাধুরীতি একটা বলি মনোযোগ দিয়ে পড়ালেখা করিবে না হইলে পাশ করিতে পারিবে না মনোযোগ দিয়ে লেখাপড়া করিবে এই যে স্বীকার করিবে পাশ করিতে পারিবে না তারপর আরেকটা আছে চলিত আছে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে না হলে পাশ করতে পারবে না এই যে চলিত মানে এই কথাগুলো আমরা সব সময় বলি হ্যাঁ ধরো এখন কম বেশি কিন্তু মানে সবাই কিন্তু আসলে চলিত ভাষা কথা বলে সাধু ভাষায় কেউ বলে না ধরো তুমি একটা ছড়া লিখবা এই এই এই জায়গাগুলোতে কিন্তু আসলে তোমার উপন্যাস লিখবে উপন্যাস তখন কিন্তু তোমার সাধু ভাষা ব্যবহার হয় বুঝেছো সাধু ভাষা তখনই ব্যবহার হয় আমি আরেকটি টিউটোরিয়াল বানাবো তোমাদের যেন কনফিউজ মানে ইয়েটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় আচ্ছা আমরা তাহলে জানলাম কি লেখ্য ভাষা কাকে বলে লেখ্য ভাষার উদাহরণ লেখ্য ভাষা কয় প্রকার এখন আমরা চলে যাব এখন আমরা চলে যাব ইয়ে নিয়ে তোমার এখন আমরা চলে যাব ইয়া কথ্য ভাষা নিয়ে কথ্য ভাষা কাকে বলে সো এই প্রথমে আমি লিখছি কথ্য ভাষা কথ্য ভাষা কথ্য ভাষা আচ্ছা কথ্য ভাষাটা হচ্ছে যেটা আমরা কথা বলি হ্যাঁ যে ভাষায় আমরা কথা বলি তাকে মূলত কথ্য ভাষা বলে হুম মানে যে রীতিতে আমরা কথা বলে থাকি তাকে কথ্য রীতি বলে হ্যাঁ তাকে মূলত কথ্য রীত কথ্য হবে রীত রীতি বলে আচ্ছা লিখি তাহলে সংজ্ঞাটা লিখি যে যে রীতিতে আমরা যে রীতিতে আমরা যে রীতিতে আমরা কথা বলে থাকি তাকে কথ্য ভাষা কথ্য ভাষা বলে আচ্ছা যে রীতিতে আমরা মূলত কথা বলে থাকি হ্যাঁ এই তেমন তোমার সাথে আমি এখন কথা বলছি হ্যাঁ তুমি তুমি কেমন আছো হ্যাঁ তুমি হয়তো বলবো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি হয়তো বলবো আমিও ভালো আছি এই যে তোমার সাথে কথার একটা আদান প্রদান একে মূলত কথ্য ভাষা বলে এই কথার আদান প্রদানটাকে মূলত কথ্য ভাষা বলে এখন ধরো তুমি রাস্তায় হাঁটছো আর আমিও হাঁটছি এসবে তোমার সাথে আমার দেখা হলো তখন দেখা হলো তোমাকে বলবো তুমি খাই তুমি কেমন আছো বলবে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তারপর যে কথোপকথন আমরা চালায় যাব এটাই মূলত কথ্য ভাষা আচ্ছা কথ্য ভাষা তোমার উদাহরণগুলো উদাহরণ মূলত আসলে নাই মানে তোমার যেগুলো কথা বলাতে ইউজ করো হ্যাঁ কথা বলাতে ইউজ করো হ্যাঁ যেমন আমি যেমন আমি আমি ভাত খাই আসলে এখানে উদাহরণ বলতে এখানে মানে অতটা জানা না গুরুত্বপূর্ণ না কারণ যেগুলো আমরা কথা বলি বুঝছো যেগুলো আমরা কথা কথা বলি এই এগুলোই আসলে ইয়া সে এখানে উদাহরণ অবশ্য থাকে না আচ্ছা কথ্য ভাষা আবার দুই প্রকার ওকে কথ্য ভাষা দুই প্রকার হচ্ছে কথ্য ভাষা মূলত দুই প্রকার কিন্তু ওকে বলি আসলে কথ্য ভাষাটা কি এক হচ্ছে আদর্শ আদর্শ চলিত ভাষা আদর্শ চলিত ভাষা আর দুই নম্বরটা হচ্ছে আঞ্চলিক ভাষা দাঁড়াও এখন এখন একটা মজার বিষয় নিয়ে আমরা আলোচনা করব কেউ ভিডিও থেকে বাদ যাবে না আঞ্চ আঞ্চলিক ভাষা আচ্ছা এই যে এখন আমরা আসলে একটা মজার বিষয়ে চলে এসেছি আমরা ওকে আচ্ছা আদর্শ চলিত ভাষাটা কি সেটাকে বলি আদর্শ চলিত ভাষা দেশের শিক্ষক ও ভদ্রজনেরা যে ভাষায় কথা বলে বুঝছো তাকে আদর্শ বলে যেমন শিক্ষকরা কিন্তু কখনো মানে অন্য ভাষায় মুই তুই এই কথাগুলো আসলে বলবে না হ্যাঁ তারা কিন্তু ভদ্র নম্র তারা ভদ্রজনেরা আসলে যারা শিক্ষিত এবং ভদ্ররা ভদ্রজনেরা যে ভাষা রীতিতে কথা বলেন তাকে মূলত আদর্শ চলিত ভাষা বলে আঞ্চলিক ভাষার একটা মজার জিনিস বলি যেমন নোয়াখালীর ভাষা কি আমরা জানি যে এরে একশো টিয়া দেন আই নোয়াখালী যাইম এটা হচ্ছে তোমার নোয়াখালী ভাষা খুব ফানি ভাষাটা আচ্ছা তারপর চট্টগ্রামের ভাষা এরে একশো টিয়া দেন আই চিটাগাং যাই যাইম ওকে চট্টগ্রামের মানুষ কিন্তু এইভাবে কথা বলে এরে একশো টিয়া দেন আই চিটাগাং যাই যাইম সিলেটের ভাষায় আবার বলে আমারে একশো টাকা দিলাও আমি সিলট যাইতাই যাইতাই বলে কিন্তু বুঝছো ওরা যাইতাই বলে আমারে একশো টাকা টাকা দিলাও আমি সিলট তাই আর বরিশালে করে মোরে একশো টাকা দেবা মুই বরিশাল যাম ওকে এই যে ফানি যে ভাষাগুলো এগুলো আসলে তোমার আঞ্চলিক ভাষার বুঝলা তো কী কী আচ্ছা তাহলে এখন মূল বিষয় হচ্ছে তোমরা আজকের এই ক্লাসগুলো কী কী শিখলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা খাতায় অবশ্যই তুলে নেবে আমি তোমাদের সাজেস্ট করব কারণ এগুলো পরবর্তী সময়ে এক্সামের আগের রাত্রে এগুলো তোমাদের দেখতে পারো অথবা এগুলো পড়লে ভালো হয় সো আজকে আমরা কী কী শিখলাম দেখি লেখ্য ভাষা কী তা আমরা শিখলাম ওকে লেখ্য ভাষা কী তা আমরা শিখলাম কথ্য ভাষা কী সেটাও আমরা শিখলাম লেখ্য ভাষা কত প্রকার ও কী কি তাও আমরা শিখলাম আর কথ্য ভাষা কত প্রকার কি কি তাও আমরা জানলাম সো তোমাকে যদি এখন প্রশ্ন করে লেখ্য ভাষা কি তুমি লিখবে লিখে প্রকাশ করার রূপটিকে লেখ্য ভাষা বা তোমার ইয়া লেখার ভাষা বলে ওকে তারপর উদাহরণ তুমি দিবে উদাহরণ না দিলেও চলে আসলে উদাহরণ লেখ্য ভাষায় হবে কিন্তু কথ্য ভাষায় হবে না তারপর তোমার ইয়া ইয়া তোমার লেখ্য ভাষা কত প্রকার তখন তুমি দেবে সাধু ভাষা আর চলিত ভাষা ওকে আচ্ছা তারপর তারপর আমি আরেকটি ভিডিও করব আরেকটি ভিডিও করব সাধু ভাষা চলিত ভাষা আর আরেকটি করব হচ্ছে আদর্শ চলিত ভাষা আদর্শ চলিত ভাষা আঞ্চলিক ভাষা কথ্য ভাষা কাকে বলে বললে তুমি বলবা যে যে রীতিতে আমরা কথা বলে থাকি তাকে কথ্য ভাষা বলে যেমন আমি ভাত খাই আসলে এই উদাহরণটা কিন্তু না দিলেও চলবে হচ্ছে একদম মাস্ট বি যে ইম্পর্ট্যান্ট সেটা না তোমরা না দিতেও পারো দিতেও পারো তবে না দেওয়াটা বেটার আচ্ছা আদর্শ চলিত ভাষা আর আঞ্চলিক ভাষা সম্পর্কে শিখলাম তা আজকের টিউটোরিয়ালের সবাইকে ধন্যবাদ থাকার জন্য অবশ্যই আমার অক্ষর জ্ঞান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যেন এরকম মজার মজার ভিডিও পেলে প্রথমেই সর্বপ্রথম ফার্স্ট তোমার কাছে চলে যায় সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ঘর থেকে বেরোবে না মাস্ক পরবে এবং আধা ঘন্টা পর পর হাত ধোবে আসসালামু আলাইকুম